তার মধ্যে এক নম্বরে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু আমার নবীজি বললেন আবু বকর ফিল জান্নাত আবু বকর জান্নাতি ও উমার ফিল জান্নাতি আমার উমর জান্নাতি ও উসমান ফিল জান্নাম আমার উসমান জান্নাতি ও আলিউন ফিল জান্না আমার আলী জান্নাতি ও আবু বাইদা ইবনুল জাররা ফিল জান্নাম আমার বিখ্যাত সাহাবি আবু উবাইদা ইবনুল জাররা জান্নাতি সাদ আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আমার বিখ্যাত সাহাবি সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি ও আব্দুর রহমান বিন আউফিন ফিল জান্নাম আমার বিখ্যাত সাহাবি আব্দুর রহমান বিন আউফ জান্নাতি ও জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্না আমার হাওয়ারি সাহাবি আমার বিশ্বস্ত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম জান্নাতে তালহা ইবনে ওবাইদুল্লাহ ফিল জান্না আমার বিখ্যাত সাহাবি হযরতে তালহা ইবনে ওবাইদুল্লাহ ফিল জান্না জান্নাতে আমার বিখ্যাত সাহাবি সাঈদ বিন জাইদ ফিল জান্না আমার বিখ্যাত সাহাবি সাঈদ বিন জাইদ ফিল জান্না আমার এই দশজন বড় বড় সাহাবি আমি রাসুল এই দুনিয়ার হায়াতে থেকে বলে দিলাম তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে এই জন্য তাদেরকে আল আশরাতুল মুবাশশারাতুল জান্নাতে বলা হয় জুরে বলুন সুবহানাল্লাহ অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে হযরত আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট সনদ দিয়ে দিলেন বিশ্বনবী কিছু সাহাবির মনে সন্দেহ জাগলো সংশয় জাগলো আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন একদিন পিয়ানবী তার সাহাবিদেরকে নিয়ে বসলেন তখন আমার নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ফামান তাবি জানাজাতান ও আমার সাহাবীরা আজকের দিনে কোনো মমিন বা মমিনা বান্দা বান্দির জানাজাতে শরিক হয়েছ আমার সামনে বসা আমার সাহাবির মধ্যে কে আছো হজরতে সিদ্দিক আকবর বলেন পাকাল আবু বাকরি হজরত সিদ্দিক আকবর বলেন ইয়া রসুল আল্লাহ আনা আমি আছি আজকের দিনে আমি একটি জানাজাতে শরিক হয়েছি একটি জানাজা পড়েছি জুড়ো বলুন সুবাহান এবার নবীজি জিজ্ঞেস করলেন সাহাবিরা এবার বলো ফামান আসবাহামিন কোমল ইমান তোমাদের মধ্যে আজকে রোজাদার কে আছো বলো ফাকল আবু বকরি না হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আজকের দিন আমি রোজা আছি আজকে আমি রোজাদার জোরে বলুন সুবাহ আজকে জানা যাতে শরিক হয়েছেন আবু বকর আজকে খেয়ে খালি মুখে আমার দরবারে এসেছ আবু বকর বললেন না না ইয়া রসুল আল্লাহ এবার নবীজি বললেন আচ্ছা ঠিক আছে এবার বলো তো ফামান আতামামিন কুমল ইয়াউমা মিসকিনান আজকের দিনে কোনো মিসকিনকে খাবার দিয়েছো আমার সাহাবীর মধ্যে কে আছো বলো ফাকল আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ মিসকিনকে খাবার দিয়েছে আমি আবু বকর আল্লাহ মিসকিনকে খাবার দিয়েছি আমি আবু বকর ইয়া রসুল আল্লাহ এবার নবীজি বললেন ঠিক আছে চতুর্থ নম্বরের প্রশ্ন মান আদামিন কুমুলিয়া মারিদান আজকের দিনে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করেছ তোমাদের মধ্যে কে আছে হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আজকের দিনে কোন অসুস্থ ব্যক্তির সেবা করেছি আমি হজরত সিদ্দিক আকবর জোরে বলুন এবার নবীজি সবাইকে উত্তর দিয়ে দিলেন আমি আবু বকরকে জান্নাতের সুসংবাদ কেন দিয়েছি দেখো যিনি আজকের দিনে কয়টা ভালো কাজ করলাম সাতটা ভালো কাজ করলেন আজকের দিনে খালে মুখে আমার দরবারে এসেছে আমার সিদ্দিক আকবর আজকের দিনে যার নামাজ শরিক হয়ে আমার দরবারে এসেছেন আবু বকর আজকে মিসকিনকে কাবার দিয়ে আমার সামনে এসেছেন সিদ্দিক আকবর আজকের দিনে কোনো রোগীকে সেবা করেছে তাও আমার আবু বকর এবার প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সবাইকে বললেন তামা তামানাফি আমরিন ইল্লা দাহালাল জান্না একজন মানুষ যদি এত মহান কাজ একই দিনে যদি আঞ্জাম দিতে পারে আমি রহমতুল্লিল্লা আলমিন বলে দিলাম আমার সিদ্দিক আকবর জান্নাতি না হয়ে আর কে জান্নাতি হবে জোর বলুন দুনিয়া কে সদা कत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा কিতাবের ভিতরে লেখে আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতেন কোথায় যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যখন বেরিয়ে পড়তেন সকলে তো যুদ্ধ করত আর হজরত সিদ্দিক আকবর আমার নবীর পাশে আমার নবীজিকে ছায়া দিতেন আমার নবীজিকে রক্ষা করতেন যে কোনো কাফের নবীর দিকে চটে আসতো হজরতে সিদ্দিক আকবর তাকে উচিত শিক্ষা দিত সিদ্দিক আকবর নবীর জন্য ডাল হয়ে যুদ্ধের ময়দানে ছায়া দিতেন এই জন্য আমার নবীজি বললেন আবু বকরের মতো বেশি সঙ্গ আমাকে কেউ দিতে পারে নাই যে কথা আল্লাহ পাক কোরআনেও বলেছিলেন কি বলেছিলেন সানিয়াসনাইন তাহজান হিজরতের সঙ্গী কে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজি যখন হজরত সিদ্দিক আকবরকে হিজরতের সুসংবাদ শোনালেন আবুবকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিনিটের জন্য তোমার সঙ্গ থেকে আমি কোনোদিন বাহিরে ছিলাম না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আসহবাত ইয়া রসুল আল্লাহ আপনি যখন হিজরত করবেন আপনার হিজরতের সঙ্গে আমি অদমকে আপনার সাথে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী হজরত আবু বকরকে ইশারা দিলেন আবু বকর প্রস্তুত থাকো যে কোনো সময় হিজরতের জন্য ডাক আসতে পারে আবু বকর বললেন এই ফিট বিছানার সাথে লাগে নাই যেই দিন থেকে সুসংবাদ পেয়েছি সেই দিন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের জন্য অপেক্ষা করছিলাম আম্মা জানাইসা বলেন মানুষের কাছে শুনতাম মানুষ অতি খুশি হয়ে খান্না করে অনেক শুনেছি তার জীবন্ত প্রমাণ বাবার মুখে দেখেছি যখন আমার বাবা সিদ্দিক আকবর হিজরতের সঙ্গী হওয়ার সুসংবাদ পেয়েছেন তখন আমার বাবা খুশিতে কান্না করেছিলেন সেই কান্না আমি দেখেছি তখন থেকে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে মানুষ দুঃখে যেমন কান্না করে এই পৃথিবীর মানুষ তারা অতি শোকেও কান্না করে এটা আমি আমার বাবার মাঝে প্রথম দেখেছি জোর বলুন সুবাহ